নবী কামলিওয়ালা তুমি আসবে জানি আধার রাতে জলবে চেরা গেলা নবী কমলিওয়ালা রাত সাহারার জাগবে যাবে পা পেয়ালা নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলে মাঝ দরিয়া মাঝ দরিয়ায় উঠলে তুফান তাই আমি ডরি জানিয়া আমায় কুলে নিবে তোমার

মোতি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানি এই আধার রাতে জলবে نبی کم لے